ধন্যবাদ আপনাকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য ছোট একটা ব্লগ করার জন্য আর আপনার ভিডিওদেরকে বলতে চাই আপনারা কাজী থেকে একটু সাপোর্ট করবেন আর হচ্ছে কি আমরা আমাদের শোরুম হচ্ছে কি এক একার মোট আলামিন হসপিটালের ঠিক পাশে আর আমরা রমজানের জন্য অল্প কিছু আলোচনা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে আসছি এখন এটা হচ্ছে আমাদের জিক্সার অ্যাসেট এফআইআরবিএস দুই হাজার একুশ মডেল বাইশে রেজিস্ট্রেশন গাড়িটা হচ্ছে যে অনলি বারো হাজার কিলোমিটার সতেরো সিরিয়াল একদম ডাইরেক্ট ফার্স্ট পার্টির গাড়ি মানে কোনো কিছু তো কোনো স্ক্রেচ বা কোনো অ্যাক্সিডেন্ট সেম ফার্স্ট পার্টির গাড়ি পনেরো হাজার কিলো জেনুইন মিটার পনেরো হাজার কিলো এটা হচ্ছে আমাদের এখানেই কাছে একটা শোরুমের গাড়ি তো এটার আবার সিরিয়াল হচ্ছে যে আঠারো এটা বাইশের লাস্টের রেজিস্ট্রেশন শোরুমের সার্ভিসিং এ টু জেড সব কিছুই আছে এটার প্রাইস পড়বে সেম দুই লক্ষ পঁচাশি হাজার তারপর একটা হচ্ছে সিলভার কালার ওইটাও সেম সতেরো সিরিয়াল এফআইআবিএস মডেল হচ্ছে যে একুশ ওটাও চলছে যে বারো হাজার চারশো কিলোর মতো এগুলো সব কিছু অরিজিনাল কোনো টেম্পারিং করার নেই আপনারা এসে জাস্টিফাই করে তারপর দেখতে পারেন ওইটার প্রাইস পড়বে যে দুই লক্ষ আটাত্তর হাজার টাকা তারপর হচ্ছে যে four B X connect ABS এটা হচ্ছে যে গাড়ি আঠারো সিরিয়াল একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ব্লু কালার পুরো গাড়িটাই ফ্রেশ আপনি ভালো করে দেখতে পারেন অ্যাবিএস আছে ফার্স্ট পার্টির থেকে নেওয়া গাড়ি এটার প্রাইস পড়তেছে যে আপনার আটাত্তর হাজার টাকা অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা আপনার জন্য এক লক্ষ পঁচাত্তর আরও কম তারপরও আসলে আমরা কি অল্প কিছু না আপনাকে আপনাকে দিয়ে দেবো আপনারা জাস্ট আইসে একটু ভিজিট করবেন আর কিছু না গাড়ি নেন নানান ভালো লাগলে একটু দেখতে হবে তারপর হচ্ছে ইয়ামাহা ফিউশন এটা হচ্ছে অ্যাপা ইঞ্জিন বিএস সিক্স এবং হাইব্রিডের গাড়ি এটা হচ্ছে আনঅফিসিয়াল গাড়ি গাড়িটা চলছে অনলি একশো কিলো শোরুম বয়স এখন এক মাস হয় নাই আমি যখন নিয়েছিলাম বিশ দিনের মতো হয়েছে এটা ব্যাংক জমা দেওয়া দেওয়া আছে ডাইরেক্ট আপনাদের নামে ডকুমেন্ট হবে এটা ডিস ব্যাগ আছে এটার প্রাইস পড়বে যে আপনার আপনার নামে ডকুমেন্ট সহ দুই লক্ষ তিরিশ হাজার টাকা অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা দাম করবে তারপর হচ্ছে পালসার দুই হাজার একুশের মডেল ডবল ডিস্ক এটা হচ্ছে পাথরওয়ালা বলে আমাদের জিলখাটওয়ালা পাথরওয়ালা একটা গাড়ি বলে এটাকে মানে ওর জন্য বুঝে না যে ডুয়েল ডিস্ক তো অনেক প্রকারের আছে এটা হচ্ছে পাথরওয়ালাটা আপডেটটা এটা অনটেস্টে আছে গাড়িটার কিলো হচ্ছে যে পাঁচ হাজার কিলো পাঁচ হাজার কিলো এটা আপনার অনটেস্টের প্রাইস পড়বে যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনটেস্টের প্রাইস তারপর হচ্ছে যে ফোর বি দুই হাজার উনিশ মডেল উনিশের রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল ফার্স্ট পার্টির গাড়ি জেনুইন চব্বিশ হাজার kilo double disc black colour four P চব্বিশ হাজার কিলো ব্রিজ এখন মানে আমার গাড়িগুলো মোছা নাই ওইরকম মোছা নেই এনে মানে যেভাবে আছে ওইভাবে আপনাকে দেবো এটার প্রাইস পড়বে যে এক লাখ সাতাইশ এটার প্রাইস এক লাখ সাতাইশ ফোর পি ডবল ডিস তারপর হচ্ছে হায়াতি সুজুকি হায়াতি উনিশ সিরিয়া উনিশ মডেল সুজুকি হায়াতি এটা অ্যাশ কালার গাড়ি ফার্স্ট পার্টি থেকে নেওয়া গাড়ি চলছে এটা গাড়ি প্রায় বিশ পঁচিশ হাজার চলছে যা আছে মিটারে আছে ডকুমেন্ট ওয়ান আপডেট আছে এটার দাম পড়বে অনলি বাষট্টি হাজার টাকা অনলি বাষট্টি হাজার টাকা তার হচ্ছে যে ফোর বি লাল কালার এটা একটা সুপার গাড়ি এখন ইঞ্জিন হাত দেওয়া নাই সরাসরি পাঁচপাড়ি থেকে জ্যানুই চব্বিশ হাজার kilo double disc four B লাল কালার ডবল ডিস্ক চব্বিশ হাজার কিলো পনেরো সিরিয়ালের গাড়ি এটার প্রাইস পড়বে যে আপনার এক লক্ষ তিরিশ হাজার একদমই কম আমি পঁয়ত্রিশ চল্লিশ দাম দিয়ে দিব না যা বিক্রি করবো তা দিব নাম্বার নাম্বারওয়ালা পনেরো সিরিয়ালের গাড়ি ইঞ্জিলা হাত দেয় নাই দেখে নিতে পারবেন তারপর হচ্ছে সামনে একটা গাড়ি আছে হিরো আই স্মার্ট এটা হচ্ছে যে আমার একটা পরিচিত আঙ্কেলার গাড়ি মানে আমার পরিচিত আঙ্কেল মানে ক্লায়েন্ট এনার পরিচিত এটা আঠারো উনিশ মডেল সতেরো সিরিয়াল গাড়ি চলছে যে একত্রিশ হাজার কিলো অরিজিনাল একত্রিশ হাজার কিলো এটা খুবই ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ কিলো ইয়ে, কিলোটা দেখেন একত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ কিলো যা আছে অরিজিনাল আছে এটার দাম পড়বে যে পঁয়ষট্টি হাজার যদি নেন পঁয়ষট্টি পড়ছে আমি দাম বেশি বলবো না যতটুকু পারি ডিসকাউন্টগুলো দেওয়ার চেষ্টা করবো তারপর আমাদের বাইরে কিছু কালেকশন আছে ডিসকভার টোয়েন্টি ফাইভ লোগো আর বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন জানি বাইশের মডেল এখন দেখে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্স এটা ইয়ামাহা ভি দুই হাজার একুশ মডেল একুশে রেজিস্ট্রেশন সতেরো সিরিয়াল জেনুইন আট হাজার কিলো গাড়ি ইয়ামাহা অ্যাপজেট এফআই পাঁচশো থ্রি আট হাজার কিলো গাড়ি এটা একুশের মডেল আপনার বাট গাড়িটা মোটামুটি চন্দ্র আছে এটার দাম অনলি পঁচাশি হাজার টাকা অ্যাপাচি ইয়ার অনলি পঁচাশি হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আসলে তারপরও আমি কিছু সম্মান করবো আপনারা এসে যা ভিজিট করবেন আমাদের শোরুম এক এখান এক এখান থেকে জিএসি যাওয়ার পথে ঠিক আলামিন হসপিটালের সাথে লাখ লাগানো আপনি আলামিন হসপিটালটা দেখে দেবেন আলামিন হসপিটালের সাথে লাগানো ইয়ামাহা পয়েন্ট ইয়ামাহা পয়েন্টে এসে আপনি যোগাযোগ করলে হবে আমরা যদি নাও থাকি ফোন নম্বর আছে আমাদের ফোন নম্বর হচ্ছে যে জি two one six seven nine seven three four three dot four five এটা আমাদের phone number zero one six seven nine seven three four three double five একটা আছে zero one eight one eight double two zero one eight one eight double two one zero double three এই নম্বরগুলো তো যোগাযোগ করবেন আর আপনারা আমাদের পেজের সাথেও কথা বলতে পারেন পেজে মেসেজ করলে অবভিয়াসলি আপনারা ফলো পাবেন সালাম আলাইকুম আপনাদেরকে অনেক ধন্যবাদ রমজান মোবারক